রহমানের রমজানের শুরুতে সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম Dhaka power distribution company limited অর্থাৎ ডিপিডিসি এর আন্ডারে কিছু লোক নিয়োগ হবে আমরা দেখে নিই পদগুলো কি কি আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা পাঁচ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তারপরে হলো পদের নাম এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি পদের নাম সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা সাত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে বেতন গ্রেড আট পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন ক্যাডারে পদ সংখ্যা একটি পদের নাম সাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা এগারো যোগ্যতা বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস বা সমান গ্রেড বারো পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার পদ সংখ্যা পঁয়ত্রিশ যোগ্যতা বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এটাও গ্রেড বেতনের গ্রেড বারো পদের নাম রিসেপশনিস্ট পদ সংখ্যা আট বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এরা গ্রেড হলো তেরো সব পদের সুবিধা মূল বেতনে ষাট পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাসা ভাড়া দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গোষ্ঠী বিমা চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে বয়সীমা যাদের দু সালের পঁচিশে মার্চে মার্চ প্রার্থীর বয়স বয়স সর্বোচ্চ ত্রিশ হতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর বয়সে ফেলযোগ্য বরাবর বত্রিশ বছর উক্ত যাদের জন্য অ্যাপ্লাই করতে হবে উক্ত অনলাইন পেজের মধ্যে অর্থাৎ ডিসকোর আপনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এক থেকে পাঁচ নম্বর পেজের জন্য এক হাজার পাঁচশো টাকা এবং ছয় থেকে আট নম্বর আট নম্বর পদের জন্য এক হাজার টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট দিতে হবে আবেদনের শেষ সময় তেসরা এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ